আজকের ঘটনা কি এই সময় কম শুরু করো ভুল কাড়িয়া ছম ছম ছম ছম ছম তোমার সুন্দর কাটাইয়া ওয়াই ছম ছম ছম ছম ছম वाह क्या सीन है वाह क्या सीन है আরে ওঠো ওঠো নহরবাসী থাইকো না ঘুমের ঘরে रुको जरा আরে ডাকি আছে আপনাদের ভোটে তাকে চেয়ারম্যান বানাল সব সময় থাকবেন এলাকার উন্নয়নে কারো ক্ষতি করবে না সে যদি চেয়ারম্যান হয় গো দাদা কারো ক্ষতি করবে না <laughs> no no no no <laughs> তারপরে কি রয়েছে रुको जरा जली ना तेरी भी जली ना अच्छा ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो Randy Orton, that's what he needs to do. Oh, he has to. He, he had him up for that tombstone. আরে বাবা মেকআপ তো এরকমই হয় লাইলির প্রেমে পাগল হইয়া মধুর গেল পাগল 夜 no, no, no, no, no. छोड़ो नो नो नो नो समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो क्यों তাদের কথা একবারও ভাবলো না এই অমানিকতা অমানবিক অমানবিক আরে ধরছি না অনামিক অনামিক অনা no, no, no, no. पीछे देखो पीछे पीछे तो देखो खत्म bye bye tata goodbye गया कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे शाबाश बेटा आप बढ़िया I got broads in Atlanta, just to lean the family. Credit card. ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং এই রকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি বেজে রাখুন যাতে পরের ভিডিও পেতে কোনো সমস্যা না হয়